اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ لا الہ الا اللہ خالق مالک تمیلا ইলাহা ইল্লাল্লাহ খালিক মালিক তুমি লা ইলাহা ইল্লাল্লাহ খালিক মালিক তুমি লা জীবন তরি ডুবু ডুবু দয়া কর তুমি কবুল কর বান্দা তোমার অগো অন্তর জামি আমার গলে পড়ো তোমার প্রেমে রিমালা লা ইলাহা খালিক মালিক তুমি লা লা ইলাহা ইল্লাল্লাহ খালিক মালিক তুমি লা তোমারি নাম জপছে সদা তামালো ধরার বুকে ঝরছে সদা তোমারি রহ সারা জাহানে চলছে তোমার কুদর তি খেলা ইলাহ ইল্লাল্লাহ খালিক মালিক তুমি লা তুমি মাবুদ থাকলে রাজি চাই না ধন দৌল আমার চোখে দাও ভাসিয়ে তোমারি কুদরত আমি শুধু খুঁজি তোমার দয়া ইলাহা খালিক মালিক তুমি লা ইলাহা খালিক মালিক তুমি পাপি তাপি কত বন্দায় করো মাগ ফেরা আমায় ক্ষমা করো তুমি দাও গো হে দা بیلا او بیلا لا الہ الا اللہ خالق مالک تمیلا لا الہ الا اللہ خالق مالک تمیلا اللہ اللہ اللہ